লাইভ টিভি বাংলা দেশ ও জাতির কথা বলে ঝালকাঠি বাসন্ডা খাল দখলের যেন মহোৎসব জেলা প্রশাসনের হুঁশিয়ারি ঝালকাঠি বাসন্ডা খাল দখলের যেন মহোৎসব চলছে প্রকাশ সেই একের পর এক স্থাপনা গড়ে তুলছে প্রভাবশালীরা এতে অস্তিত্ব সংকটে পড়েছে খালটি প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী যদিও জেলা প্রশাসকের হস্তক্ষেপে দখলদারদের বিরুদ্ধে অভিযান করে সতর্ক করে দিয়েছেন ও দুই দিনের মধ্যে খালা থেকে জিওব্যাগ ও বাঁশ তুলে ফেলার জন্য হুঁশিয়ারি দিয়েছেন পাশন্ডার এই খাল ঘিরে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী দিতে কলকাতা ঝালকাঠির বাজার যা শত বছরের ঐতিহ্য এক পারেই দখলের এই মহোৎসব চলছে দীর্ঘদিন ধরেই ঝালকাঠির নেছারাবাদ ঐতিহ্যবাহী দক্ষিণাঞ্চলের মধ্যে নামিদামি ক্ষুত এনএস কামিল মাদ্রাসা প্রতিষ্ঠানটি খালের অর্ধেক ভরাট করে পাকা বহুতল বোভন নির্মাণ করেছেন এলাকাবাসী অভিযোগ সব জেনেও নির্বিকার কর্তৃপক্ষ একসময় বাসন্ডা খালে চলত ছোট বড় জাহাজ তবে সেসব এখন ইতিহাস দখলদারদের কারণে সংকুচিত হয়েছে খাল ব্যাহত হচ্ছে নৌ চলাচলও অপরদিকে খাল ভরাট করার কারণে বিকনার টিটিসি বহনটি ও ঝালুকাঠি নবগ্রাম সিএনবি সড়কটিও হুঙ্গির মুখে পড়েছে যে কোন সময় ভেঙে যেতে পারে এ সকল সরকারি স্থাপনা নাম প্রকাশে অনিচ্ছুকরা জানায় ঝালকাঠি নেছাড়াবাদ এনএস কামিল মাদ্রাসার কর্তৃপক্ষ গত বছর থেকে রাতের আধারে প্রতিদিন বাসন্ডা খালটি জিওব্যাগ ওগুলো ফেলে ভরাট করে যাচ্ছে আমরা কিছু বলতে গিয়েই আমাদের উপর পুলিশি হয়রানি শুরু হয়ে যায় তাই খলিল হুজুরের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না আমরা অনেকবার জেলা প্রশাসনকে জানিয়েছি কোন লাভ হয়নি কয়েকদিন আগে মির্জাগঞ্জ মাজারের দুই খাদেমকে বরিশাল থেকে মাইক্রোতে তুলে আনে মাদ্রাসার একটি কক্ষে দুই দিন বন্ধে করে রাখে ও অমানসিক নির্যাতন চালায় এতে কি হয়েছে কেউ জানেন এত বড় ঘটনা ঘটানোর পরেও তাদের কেউ কিছু করার সাহস পায়নি আপনারা সাংবাদিক আপনারা জাতির বিবেক আপনারা